এমন যদি হতো আমি মরবো না ও তোমায় নিয়ে বেঁচে থাকব এক মে হাজার বছর তোমায় ভালোবাসবো যদি হতো আমি মরব না ও তোমায় নিয়ে বেঁচে থাকবো নয়ন দুটি তোমাকে দেখার জন্য আমার এই জীবন খানি তোমাকে দেওয়ার জন্য আমার এই নয়ন দুটি তোমাকে দেখার জন্য আমার এই জীবন খানি তোমার মনটা বলে যতন করে মনের মাঝে রাখবো তাতে থাকি যে শুধুই মগ্ন তোমাকে পাওয়ার পরে দেখি যে নতুন স্বপ্ন তোমারই ভাবনাতে থাকি যে শুধুই মগ্ন তো আমি মরব না ও তোমায় নিয়ে বেঁচে থাকবো এমন যদি হতো আমি মরব না ও তোমায় নিয়ে বেঁচে থাকবো